আসসালামু আলাইকুম দর্শক আশা করি সকালে ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের দয়া আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি সুস্থ আছি তাই আপনাদের জন্য আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকের রেসিপি হচ্ছে কাটরি চাট বা টোপা রেসিপি যে যেভাবেই বলি না কেন আজকে আমি তৈরি করে দেখাবো চিকেন কাটরি বা চিকেন টোপা রেসিপি রেসিপিটি অত্যন্ত সুস্বাদু এবং মজাদার একটি রেসিপি আপনি বিকেলে রাস্তায়ও এটি খুবই মজা করে এবং সবাইকে নিয়ে একসাথে খেতে পারেন তো চলুন রেসিপিটি দেরি না করে এখনই চটপট শুরু করা যাক দর্শক কাটরি ভাত টোপা রেসিপি তৈরি করার জন্য প্রথমত আমি এখানে একটি ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল এখানে অল্প পরিমাণে তেল আমরা নিব এবং তেলটি গরম হওয়ার জন্য একটু অপেক্ষা করছি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি দু চা চামচের মতো পেঁয়াজ কুচি এবং এটিকে আমি একটু নাড়াচাড়া করব প্রায় এক মিনিটের মতো এদিকে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণে আদা রসুনের পেস্ট এবং আবার একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো সামান্য পরিমাণে পানি এবং দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মরিচের গুঁড়ি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ি হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং দিয়ে এটিকে আমি আবার একটু নাড়াচাড়া করব প্রায় দুই মিনিটের মতো আরও এই পর্যায়ে এটিকে আমরা একটু ভালোভাবে ভেজে নিব এদিকে আমি মুরগির বুকের মাংস নিয়ে নিয়েছি সলিড মাংস যেটি এটি আমি নিয়ে এখানে দিয়ে দিচ্ছি প্রায় দশ মিনিটের মতো রান্না করার পর প্রায় এখানে সত্তর পার্সেন্ট সেদ্ধ হয়ে যাবে এ পর্যায়ে আমরা দিয়ে দিব এখানে টমেটো সস প্রায় এক চামচের মতো দিয়ে এটিকে দেখতে পাচ্ছেন একদম ভাজা ভাজা করে ফেলছি তো এরকম ভাজা ভাজা হবে এটি শুধু আমরা তেল দিয়ে এটিকে ভেজে নেব অন্যদিকে আমি এখানে নিয়ে নিয়েছি ময়দা প্রায় এখানে এক কাপ ময়দা নিয়ে নিয়েছি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ লবণ এবং অল্প অল্প করে পানি দিয়ে আমরা একটি ডো তৈরি করে নেব একেবারে পানি দিতে যাব না তাহলে ডোটি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই পর্যায়ে ডোটি আমরা রুটি বানিয়ে নিব তো সাধারণ রুটি আমরা যেভাবে বানিয়ে থাকি ঠিক তেমনই একটি রুটি পাতলা করে আমরা বেলে নিব যতটা সম্ভব আপনারা পাতলা করে নেবেন পাতলা করে নিলে ভালো হয় এবং নিয়ে নিয়েছি এরকম একটা স্টিলের বাটি এর মধ্যে আমি তেল মেখে নিচ্ছি সামান্য পরিমাণে চারপাশ ঘুরিয়ে ঘুরিয়ে এবং রুটিটা হাতে নিয়ে টোপাটা অর্থাৎ বাটিটা মাঝখানে বসিয়ে এভাবে সুন্দরভাবে দেখুন আমি কাজটা কিভাবে করছি চারপাশ সুন্দরভাবে এভাবে লাগিয়ে দেব দেখতে যেন অনেকটা বাটির মতো বা টোপার মতো হয় আর এই জন্যই এর বিশেষ বিশেষ নাম হচ্ছে টোপা অনেকে কাটুরি বলে থাকি আমরা এই রেসিপিটাকে এখন আমি এখানে ডুবুতলে এটিকে ভাজবো ডুবুতলে বলতে এখানে খেয়াল রাখতে হবে তেলটা গরম হওয়ার পর আমরা তেলের মধ্যে বাটিটা সহ ছেড়ে দেবো এভাবে আর যে জিনিসটা খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে যেন বেশি অর্ধেকটা পরিমাণ তেলের নিচে টোপাটা থাকে সেদিকে একটু লক্ষ্য রাখবেন একটু বেশি করে তেল নিতে হবে তো এইভাবে এটিকে মিডিয়াম টু লো আছে আমরা একে ভেজে নিচ্ছি আর দর্শক এখানে কিন্তু ভাজার সময়ই আপনার টোপাটা অর্থাৎ ভিতরে যে বাটিটা আছে এটি কিন্তু অটোমেটিকলি ভাজার সাথে সাথে খুলে আসবে তো সেটি নিয়ে কোনো টেনশন করার প্রয়োজন নেই যে এটা আমরা কিভাবে খুলবো বা কী সেটা নিয়ে টেনশনের কোনো কারণ নেই তো এটি অটোমেটিকলি আপনার খুলে আসবে যদি একটু বেজে থাকে বা আটকে থাকে সেক্ষেত্রে আপনার একটু ছুরি দিয়ে এটাকে কেটে ছুটিয়ে নেবেন তো এইভাবে আমি ডুবোতলে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি তো ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি যেন চারপাশটা সমানভাবে হয়ে যায় তো এই জন্যই তো দেখতেই পাচ্ছেন খুলে এসেছে খুব সুন্দরভাবে এটিকে আমি এখন উঠিয়ে নিয়েছি ঠান্ডা হওয়ার পর এটা দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা সালাদ বা শসা এবং দিয়ে দিলাম সেই মুরগির মাংস যেটা আমি ভেজে নিয়েছি এবং দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এখানে মরিচ এবং দিয়ে দিচ্ছি টমেটো সস আপনারা যে যেভাবে ইচ্ছে আপনারা এটা কিন্তু পরিবেশন করতে পারেন আপনাদের চাহিদা এবং রুচি অনুযায়ী তো আমি আমার রুচি অনুযায়ী আমি এখানে পরিবেশন করে নিয়েছি আর এটি কিন্তু অত্যন্ত মজাদার এবং সুস্বাদু একটি খাবার যেটি আপনার বাসায় তৈরি না করলে মোটেও বুঝতে পারবেন না তো আশা করি সকালে বাসায় তৈরি করবেন আর একটি কথা এটি হচ্ছে আমি যেমন এখানে মুরগি বা চিকেন দিয়ে এটিকে সাজিয়ে নিয়েছি আপনারা চাইলে এই টোপার মধ্যে অন্য কিছু পরিবেশন করতে পারেন তার মধ্যে হতে পারে চিকেন বিরিয়ানি বা এই ধরনের যে ধরনের রেসিপি আপনাদের ইচ্ছা অনুযায়ী চাহিদা অনুযায়ী আপনারা কিন্তু এই টোপার মধ্যে পরিবেশন করে আপনার গেস্টদের সামনে আপনারা রাখতে পারেন তাদের সন্তুষ্টির জন্য তাদের অনেক প্রশংসা পাওয়ার জন্য তো আমি এইভাবে করে নিয়েছি আর এটি অনেক খেয়েছি অনেক বেশি মজাদার ছিল তো এই জন্য আপনাদের রিকোয়েস্ট করবো বাসায় তৈরি করার জন্য তাহলে আমাদের প্রকৃত সার্থকতা আসবে যদি আপনার বাসায় তৈরি করেন তো আর চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন পরবর্তী রেসিপিগুলো আপনি নোটিফিকেশনে পাওয়ার জন্য আজকের মতো এখানে বিদায় নিব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম